আমি যে হারিসটা বলছি এটা হচ্ছে হারিস জিবরিল ইসলামের সব কিছু এখানে পাবেন ইনশাআল্লাহ আজাল এবং মুফাসসিরেন মুহাদ্দেস উভয়েই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম মাহাতুল হাদিস হাদিসের মা বা জননী উমর রদিয়াল্লাহ আনহু বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম হাত্তা তলা আলাইনা রজুলুন এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করলো একজন ব্যক্তি প্রবেশ করল শরীদুল বয়াদ সিয়াব তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা ও শরীর উসাওয়াদ ইসার এবং তার চুলগুলো ছিল প্রচণ্ড কালো কুচকুচে কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সন্না আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম হচ্ছে স্মার্ট কোনো শূন্য নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান handsome smart people smart human being people না তাই না তার চেহারার চেয়ে সুন্দর চেহারা কারো আছে তার চেহারার চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্যে সেজদা করা কান্নাকাটি করা যত কাজ নবী সাল্লাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে তো আজকের যুব সমাজ নবী সাল্লাহ আলিয়াল্লামের আদর্শবাদ দিয়ে অন্যান্য পশ্চিমা আদর্শ গ্রহণ করেছে অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন হিউম্যান বিং হচ্ছেন on the face of the earth রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো আমরা সবাই তার সুন্না ফলো করতে পারি না এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল আর সাদা পোশাক পরা নবী সাল্লাহ আসলামের সুন্না তিনি এটা পছন্দ করতেন চুল ছিল কালো লাউরা আলাইহি আসারু সাফার তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্না ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি খুতবা দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দেয় যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সরে যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবে ইনশাল্লাহ আর একটা দোয়া পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক লা ইউরা আলাইহি আসারুস তাকে দেখে মনে হচ্ছিল না সে সফর করে এসেছে ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না আননোন একটা ফেস অপরিচিত মানুষ মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে পড়েছে এই কথাগুলো কে বলছেন উমর রদিয়াল্লাহ তালান উমর রদি আল্লাহ খুবই বিচক্ষণ সাহাবি এবং খুবই দূরদর্শিতা সম্পন্ন সূক্ষ্মদর্শী এবার সেই ব্যক্তি হ্যাঁ জালাসামা আন নবী সাল্লাহ আলিয়াল্লাম এমনকি সে এসে নবী সাল্লাহ সাল্লামের সাথে বসে পড়লো কিভাবে বসলো ফাসনাদা রুখ বেচাইহি ইলা রুখ বেচাই তার এই যে দুই হাঁটু তাসাহুদের সময় আমরা যেমন করে বসি এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওয়াদা ক্যাফাইহি আলা ফাকিজাই এবং তার দুই হাত এটা নবী সাল্লাহ সাল্লামের রান উরু এর উপরে রাখলেন চিন্তা করেন দৃশ্যটা চিন্তা করেন তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে তো টিচারের কাছে ওস্তাদ ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন তালেবে আইলম ওস্তাদের কাছে যাচ্ছেন আদবটা খেয়াল করেছেন ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো হুজুর একটু তাকান দিকে এটাই বলতো মোসাফা করে হুজুর একটু দোয়া করেন আমার জন্যে একটু তাগা নদীর একটা ছবি নিব খালি এই ব্যক্তি কাজ করলো না ওস্তাদের সাথে কিছু জানতে আসলে কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয় না হলে জ্ঞান পাওয়া যাবে না আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না জ্ঞান ভুলে যাবেন আপনি খুব সেন্সিটিভ বিষয়গুলা আবু হানিফা রাহিমউল্লাহ যখন তার এই যে মজলিস বসাতেন তখন বাছাই করে করে বসাতেন যে কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে একটা হারিস আছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ এই জন্য ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ফকল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আখবিরনি আইনুল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন আল ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়ান্না মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল আলী আসসালাম আল্লাহ আল্লাহর রসুল কোনো বর্ণনা এসেছে এসেছে আল্লাহর বান্দা এবং রসুল তারপরে ওয়ান তুকিমাসলা এবং তুমি সালাদ কায়েম করবে ওয়ান তুক্তিয়া জাকা এবং জাকাত প্রদান করবে ওয়া তাসুমা রমাদান রমাদান মাসে সওম পালন করবে ওয়া তাহুজ্জাল বাইত ইন ইস্তাতা ইলাইহি সাবিলা যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আল্লাহ পাক সুরা আলী ইমরান বলেছেন না ইন্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি ইসলাম কবরে গেলে প্রশ্ন হবে ম্যা দিনুক দিনিয়াল ইসলাম তো ম্যাল ইসলাম ইসলাম কি এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমান নিয়ে আসলে মুমিন হয় তাকে অবলম্বন করলে মুত্তাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ তো এবার এই ব্যক্তি বলছেন সদাত আপনি সত্য বলেছেন তোমর রদুল্লাহনু বলছেন ফা আজিব নালাহু আমরা অবাক হয়ে গেলাম ইয়াস আলুহু ওয়ুসদ্দিকহু এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো নিজে আবার সত্যায়ন করলো এটা কি হয় কখনো কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে তার মানে সে আগে থেকে উত্তর জানতো তোমর হানু কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে এইটুকু আমরা একটু আলোচনা করে নেই নবী সালসাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ এই তো এর মানে হচ্ছে আমাকে তাওহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে আবার বলছি লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহিদের উপর থাকতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মদুর রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবী সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে তাওহিদ আপনারা জানেন তাওহিদে রুবুবিয়া উলু উলুহিয়া একটা কি তাহিদে আসমা ওসিফাত মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা সন্তান দাতা হায়াত মতের মালিক সব কিছু সব কিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে এই কনসেপ্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরও কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করে অন্য কারোর জন্য অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে ঠিক আছে তাকদিরকে অস্বীকার করে দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শীত করবে তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাওহিদ এর উপর থাকতে হবে লা তখন শির্ক করা যাবে না তাওহিদে থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসেবে জাহান্নাম আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন সুরান নিসার মধ্যে বলেছেন ইন্নআল্লাহ ফিরু ইন্নআল্লাহ ফিরু আইয়ুশরা কাবিহ আল্লাহ পাক শিরিক করার গোনা মাফ করেন না ওয়াকফিরুমাদুনালিকালিমাইয়েশা এছাড়া অন্য যে কোনো গোনা আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন কিন্তু শিরিক করার পরে বিনা তওবায় যদি মারা যায় এই গোনা মাফ হবে না এই জন্য শিরিক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় কি মোহাম্মদুর রসুল্লাহ যখন মুহাম্মদুর রসুল্লাহ বলেছি তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার এখতিয়ার নাই আমি চাইলে নামাজ পড়তে পারবো না চাইলে রোজা রাখতে পারবো না চাইলেই হজ করতে পারবো না জাকা দিতে পারবো না আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে যেটাই করব সেটা রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাহিক রাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে মানে আমি এই জুমার নামাজ তিন রাকাত পড়তে পারবো না পারবো যদি বলি নামাজ তো খুব ভালো কাজ দুয়ের জায়গায় তিন পড়লে সমস্যা কি নামাজ বাতিল হয়ে যাবে কারণ নবী সাল্লাহ আলু সাল্লাম দুই রেখাত পড়েছেন আপনাকে দুই রাকাতই পড়তে হবে আবার যদি বলি এক রাকাত পড়ব হবে মুহাম্মদ রসুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায় সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না সেটা গ্রহণ না করাই আপনার উপর ওয়াজিব এক কথায় আমাদের ইবাদত বন্দী করার দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাহ আলী ইসলাম এটাই হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ এরপরে বলেছেন আইন তুকিমাস সলাহ সলাদ কায়েম করতে সলাদ কায়েম মানে খুব শর্টকাটে বলছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন আমাকে সহ আপনাদের সবাইকে পাঁচ অক্ত সলাদ জামাতে পড়ার চেষ্টা করতে হবে যদি মিস হয়ে যায় যখন ঘুম থেকে উঠবেন পড়ে নেবেন সফরে আছেন জমা করে নেন কসর করে নেন বা আপনি ভুলে গেছেন যখনই মনে পড়বে তখনই পড়তে হবে পড়তেই হবে বা অ্যাটলিস্ট আপনি কোনো কারণে আসতেই পারছেন না কোনো সমস্যা আছে বাসায় অ্যাটলিস্ট জামাত করে পড়ে নেন নামাজ মিস দেওয়া যাবে না আমাদের দেশে মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলার সময় না এটা এখন কারণ আমাদের দেশে মুসলিমদের মধ্যে নাইনটি পার্সেন্ট নামাজ পড়ে না পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ে না নাইনটি পার্সেন্ট মুসলিম অতএব বেনামাজি মুসলিমদেরকে নিয়ে আপনি খেলাফত কায়েম করবেন নাকি তো বেসিক কাজগুলো আগে বেশি ইম্পর্টেন্ট এছাড়া একটা বিষয় আছে নামাজ সঠিক ওয়াক্তে পড়া অনেক সময় দেখা যায় ওয়াক্ত চলেই যাচ্ছে চলেই যাচ্ছে নামাজের কোনো হুশ নাই আল্লাহবাক হেফাজত করুন আমাদেরকে সঠিক ওয়াক্তে নামাজ পড়া এবং রাসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নামতো নামাজ পড়া এই থ্রি জি ফোর জি নামাজ চলবে না পাঁচ মিনিটে চার রাকাত নামাজ শেষ এটা রসুলের সুন্না ছিল না কিন্তু একটা বিষয় হচ্ছে জায়েজ হয়ে যাবে একটা হচ্ছে সুন্না দুটার মধ্যে অনেক পার্থক্য আছে কুলি না করলে অজু হবে না কুলি যদি না করি অজু হবে না অজুর ফরজ অজুর ফরজের মধ্যে কুলি আছে কুলি না করলে অজু হয়ে যায় কিন্তু সুন্না মতো অজু হবে না হবে তো একটা জিনিস হচ্ছে জায়েজ একটা হচ্ছে সুন্না আপনি কোনটা নেবেন সুন্না মুহাম্মদ রসুল্লাহ কে বলেছে আমরাই তো বলেছি অতএব প্রত্যেকটা কাজ তার শূন্য মতো হতে হবে তিনি নামাজ পড়তেন ধীরস্থিরভাবে স্থিরভাবে তাই না না তাড়াহুড়া করে ধীরস্থিরভাবে স্থিরভাবে সুরা ঠিক মতো করে রুকু সেজদা সুন্দর মতো করে খুশু হুজুর সাথে বিনয়ের সাথে এভাবে সলাদ পড়ার পরেই দেখবেন এই জাতি সফলতা অর্জন করছে তার আগে হবে না এরপরে বলেছেন নবী সাল্লাম জাকাতের কথা ওয়ান্তিয়া জাকা জাকাত কেন কারণ ইসলামিক মনে রাখবেন ইসলামিক ইকোনমিক্সের বেইজ হচ্ছে জাকাত সাদাকা আপনার হালাল ব্যবসা কৃষিভিত্তিক অর্থনীতি আর বর্তমানের যে ইকোনমিক্স চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটার মূল সেন্টার হচ্ছে পশ্চিমা বিশ্ব এই ইকোনমিক্সের মূল বেস হচ্ছে রিবা বা সুদ দেখেন শ্রম রাখা অবস্থায় কিন্তু আমরা মিথ্যা খুব একটা বলি না চিটিং করি না করতে গেলে মনে বাধা আসে তাই না মানুষকে ঠকাই না আমরা শ্রম রাখা অবস্থায় কিন্তু আল্লাহ দেখছেন মনে করে আমরা খাই না পান করি না স্ত্রী স্ত্রী হালাল তাকেও ছুই না তো হালালগুলো ছেড়ে দেই সিয়াম রেখেছি বলে আল্লাহ দেখছেন বলে এটাই আল্লাহ কনসিয়াসনেস এটা যদি সিয়ামের মাধ্যমে অর্জন করা যায় তাহলে আমাদের টোটাল লাইফ থেকে গোনা দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে গেছে এটা উদ্দেশ্য আর কি একটা আল্লাহ রসুল আসলাম বলেছেন ওয়া তাহুজ্জাল ভাই তিনি ইলাইহি সাবিলা সামর্থ্য হলে কি করতে হবে বাইতুল্লাহ হজ করবেন আলহাজ টাইটেলের জন্য করবেন ভোট পাওয়ার জন্য করবেন মানুষ ভালো বলবে এই জন্য করবেন হাজির সাহেব বলবে এই জন্য করবেন হজের উদ্দেশ্য কি হজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমই একত্ববাদ শিখে আসা হজের যে কাজগুলা এগুলো ইব্রাহিম আলী ইসলামের সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত ইব্রাহিম ছিলেন তাওহিদপন্থী শিরকের সাথে আপোষ করেন নাই পরিবার ছেড়ে দিয়েছেন বাবা বের করে দিয়েছে আগুনে ফেল ফেলে দিয়েছে স্ত্রীকে রেখে আসছেন সন্তানকে রেখে আসছেন শুধুমাত্র আল্লাহর জন্যে ইফকর আল্লাহু রব্বু আসলিম যখনই আল্লাহ তার রব তাকে বলেছেন ইসলাম কবুল করো মানে আত্মসমর্পণ করো কল আসলাম তুলি রব্বিল আলমিন তিনি বলেছিলেন কি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এই যে ইসলাম আত্মসমর্পণ এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের কাছে শিখতে হবে এটা শিখতে হজ করতে যেতে হবে সাফা মারোয়া সাই করার সময় যদি আমার চেতনা এরকম না আসে যে এইভাবেই ওই যে হাজার আলী সালাম তার ছোট্ট সন্তানকে পানি খাওয়ানোর জন্যে এই এই এই দৌড়াদৌড়ি করেছেন হা হুতাশ করেছেন একবার এই পাহাড় একবার ওই পাহাড় ছোট্ট শিশু কাঁদছে পানির জন্যে এই ফিলিংসটা না আসলে ওখানে জগিং হবে ওই ফিলিংস আর হবে না ওই সাফা মারোয়া কী হবে জগিং হবে ওই চেতনাটা আসতেছে না তো এই সাফা মারোয়া কেন সাই করবেন কার না এটা ওই কাজটা হাজারা আলি ইসলামের ওই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল আল্লাহবাক কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছেন দেন নাই ওই মায়ের আর্তনাদ তাহলে চিন্তা করেন আর ওই মায়ের সন্তানকে ইসমাইল আলী ইসালাম এই সন্তানের আদর্শ দেখবেন বাবা বলছেন যে ইয়া বুনাইয়া ইন্নি আরফিল ম্যানামি আন্নি আসবাহুক হে আমার ছেলে আমি দেখেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করছি ফনজুর মায়দা তারা তোমার কি রায় তোমার কি খেয়াল কল ইয়া ব্যাচি বললেন হে আমার বাবা ইসফাল ম্যাচ আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন সতেজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ধৈর্যশীল পাবেন এই এই সন্তানটাকে মানুষ করেছে তার মা হাজারা আলী হাসাল্লাম তার বাবা কিন্তু তাকে মানুষ করে নাই ওই হাজারা যিনি সাফা মরবা সাই করছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান আশা করা যায় আর আমাদের পরিবারে আমাদের সমাজের স্টার জলসা জি বাংলার স্ত্রীদের কাছে এমন সন্তান আশা করা যায় না অপসংস্কৃতি দিয়ে এবং দুনিয়াবি বিষয়গুলো দিয়ে ভোগ বিলাস এগুলো দিয়ে এত মত্ত হয়ে গেছে এরা যে আল্লাহর তাউহিদ আল্লাহ সুন্না ইসলাম আদর্শ মূল্যবোধ সব ভুলে গেছে সন্তানও বড় হচ্ছে মাসাল্লাহ সেইভাবে পরিবারগুলো যেন এখন এক একটা জাহান্নামের টুকরা অথচ আল্লাহ পাক বলেছিলেন কু আনফুসাকুম আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারবর্গকে বাঁচাও অনেক বড় বড় মানে রিনাউন্ড ফ্যামিলিগুলো ইসলামিক ফ্যামিলিগুলো ভিতরে ভিতরে দেখা যাবে ফেতনা দিয়ে ভর্তি পারিবারিক ফিতনার কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা দিনের পথে কাজ করা প্রচার প্রসার করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে মা মায়েরা যদি হাজারা আলী সালামের মতো হতে না পারে এবং সন্তানরা যদি ইসমাইল আলী ইসালামের মতো হতে না পারে আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না এমন হওয়ার তৌফিক আল্লাপাকে আমাদেরকে দান করুন আমিন আরেকটা হজের চেতনা আছে সেটা হচ্ছে ঐক্য হজ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে আর হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই সুফান আল্লাহ হজের মধ্যে হানাফি আহলে হাদিস দেওবন্দি বেরোলবি আট্রসি চর্মনা এগুলো মারামারি হয় না হজে হয় না হজে সবাই এক হয়ে যায় মাশা আল্লাহ আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই আবার যে যার মত পথ ধরি তাই না এতে করে উমর উপকার হচ্ছে আমরা যত মানে আমরা যত ছোটোখাটো মাসলা মাসালগুলো নিয়ে যখন আমরা মসজিদগুলো ভাগ করছি এতে আমাদের উম্মার উপকার হচ্ছে তাই না মোহাম্মদ সাল্লাম খুশি হবেন আমাদেরকে দেখলে কি আমাদের মাঠে হাউসে কাউসারে পানি দিবেন আমাদের জন্য খাতির যত্ন করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনৈক্য মনে অনৈক্য অনৈক্য কিন্তু বাইরে না হৃদয়ে অনৈক্য হিংসা বিদ্বেষ গিবত তহমত এবং আদরতা এগুলোতে ভরে গেছে হৃদয়টা এই কলিজাগুলো যদি আল্লাহবাক দেখাতে পারতেন সমাজে তুলে দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না এই কলিজাগুলো যদি আল্লাপাক বের করে দেখাতেন সমাজে এই দেখো অমুকের কলিজা এমন দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না আত্মশুদ্ধি অর্জন অর্জন করা ব্যতীত ইসলামের অন্যান্য আমলগুলো অন্তঃসার শূন্য আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন এবার এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইমান আমাকে বলুন ইমান কাকে বলে নবী সালাম বলছেন আল ইমান ইমান হচ্ছে আন্তমিন আবিল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে এক নাম্বার ওয়া মেলা এই ক্যাচে তার ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস করবে ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি ওয়া রসুলিহি তার রসুলগণের প্রতি ওয়ালিয়াউমিল আখের পরকালের প্রতি ওয়াল কদরি রিহি ওয়াশারি তাকদিরের ভালো মন্দের প্রতি আল্লাহর প্রতি ইমান তো বোঝেন যেটা বললাম তাওহিদ ওটাই আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার হচ্ছে মেলায়িকা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করেন তো সবাই বিশ্বাস করে না এখনকার জেনারেশনে মানুষ এলিয়েনে বিশ্বাস করে ফেরেস্তায় বিশ্বাস করে না বাসা থেকে যখন বের হয়েছেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ বিল্লাহ সাথে সাথে ফেরেস্তা আপনার সাথে চলে আসছেন রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহ ইলাহ কয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আয়তাল কুরসি একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে আপনার ডানে বামে দুজন ফেরেস্তা আছেন কেউ আমান ক্যাচিবিন ইয়া আলামুন আমাতা ফালুন কবরে ফেরেস্তা আসবে মৃত্যুর সময় ফেরেস্তা আসবে আল্লাহ রসুল্লাহ যখন মেরাজা গিয়েছেন বাইতুল মা আমুরে ফেরেস্তা দেখেছেন তার কাছে জিব্রাহিল আল ইসলাম আসতেন ওহি নিয়ে এসেছেন ফেরেস্টার তার কাছে তার ফেরেস্ট এই ফেরেস্টার ছয়শোর মতো পাখা ছিল আল্লাহবাগের এমন ফেরেস্তা আছেন যার একটা ফুৎকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই তার ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে এই মসজিদের চারপাশ ফেরেস্তা ঘিরে রাখছেন এই ইমান রাখতে হবে আপনি দেখতে পারবেন না সব কিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক ফেরেস্তার অস্তিত্ব অবশ্যই আছে বিশ্বাস না করলে ইমান থাকবে না আর একটা বিষয় হচ্ছে ওয়াকুতুবিহি আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা আমরাই একমাত্র জাতি ভালো করে মনে রাখবেন আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাত জাবু রিনজিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ইমান রাখি ইহুদিরা কি কোরআনে বিশ্বাস করে নাসারারা কি কোরআনে বিশ্বাস করে আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি জাবুরেও বিশ্বাস করি তো কারা অসাম্প্রদায়িক এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন তাহলে কারা অসাম্প্রদায়িক ওয়া রসুলিহি প্রত্যেকটা রাসুলকে আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে যত রাসুল এসেছেন সবাইকে কি করি আমরা বিশ্বাস করি লানুফার রিকোবাই না আহেদিম মিনহুম তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না আমরা মুসা আল ইসলামকে মানি মানি না ঈসা আল ইসলামকে মানি না এবং ফলো করি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কারণ তিনি আমাদের সর্বশেষ নেবী এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে তাই না তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল টেস্টিমেন্ট এই জন্য আমরা তাকে ফলো করি আমরা অনেক স্মার্ট কিন্তু ইহুদিরা কি মোহাম্মদ সাল্লাহামকে মানে খ্রিস্টানরা কি মোহাম্মদ সাল্লাহামকে মানে তাহলে কারা সাম্প্রদায়িক কারা অসাম্প্রদায়িক আমরা সবাইকে মানি প্রত্যেক আসমানে কিতাবে বিশ্বাস করি প্রত্যেক নবী রসুলকে বিশ্বাস করি এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম এর চেয়ে উদার নৈতিক মানবতা প্রেমী কোনো ধর্ম নাই পৃথিবীতে এবং এটা একমাত্র রিলিজন যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে আপনি মানেন আর নাই মানেন কেউ বাধ্য করেনি মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ যদি না মানেন আপনার বিচার পরকালে আল্লাহ পাক করবেন কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না তাই না লাইক হাফেদ্দিন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ফেদাক্কির ইনতে মুদাক্কির তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র কি উপদেশদাতা লাস্তা আলাই হিম বিমুসাইতির তুমি কারো উপরে দারোগা নাও জাস্ট মেসেজ পৌঁছে দেয়া মানলে মানবে না মানলে না সিম্পল এর জন্য কি বোমাবাজি করতে হবে রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে হিন্দু মুসলিম মারামারি করতে হবে কিচ্ছু করতে হবে না এগুলো ইসলামের ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলো করতে যাবেন না বরং এইসব কাজের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা পড়াশোনা আর পড়াশোনা করা জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবে ইনশাল্লাহ আল্লাহবাক সবাইকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তৌফিক ইনায়ত করুন আমিন আরেকটা বলেছিলেন ওয়ালিয়াউমিল আখের পরকালে বিশ্বাস করা তাই তো পরকাল মানে এই মৃত্যু থেকে শুরু হবে পরকাল তারপরে কবরের প্রশ্নোত্তর যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেছে সে কখনো মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না যদি শিরিক থেকে তবা না করে মারা যায় সে কখনো মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না পসিবল না যে ব্যক্তি পৃথিবীতে তাওহিদের উপর থাকবে ইনশাল্লাহ সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করেছে এর আনুগত্য করেনি একে রিজেক্ট করেছে সে মা দিন উকা প্রশ্নের উত্তর দিতে পারবে না পৃথিবীতে যে ব্যক্তি রাসুল আসলামের আদর্শ মতো চলেনি মান নেবিউকা বা মান হায়দার রাজুল বু ইসাফিকুম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আর বিশ্বাস করেন যারা এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে অর্থাৎ তাওহিদপন্থী সুন্নাপন্থী এবং দিনকে পরিপূর্ণরূপে গ্রহণকারীরা তাদেরকে আরও একটা প্রশ্ন করা হবে ফের তারা অবাক হয়ে বলবেন যে কিভাবে তুমি এগুলো জানলা কিভাবে তুমি এগুলো জানলা সে ব্যক্তি তখন বুক ফুরিয়ে বলবে যে আমি করা আছো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আলিম এরপরে জেনেছি তো আল্লাহর কিতাব পড়া হয় তো মাশাল্লাহ নিয়মিত আল্লাহর কিতাব নিয়মিত পড়া হয় তো আল্লাহ পড়বেন প্রিয় ভাইয়েরা ডেইলি আধা ঘন্টা হলেও আমি বলি দশটা মিনিট হলেও কোরআন পড়বেন আধা ঘন্টা পড়লে আরও ভালো এক ঘন্টা পড়লে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় ডেইলি এক পারা করে পড়তে পারলে আমার পরিবারবর্গ এই কাজটা করে মাশাআল্লাহ ডেইলি এক পারা পড়তে চেষ্টা করে আমি পারি না কারণ শুধুমাত্র তোতা পাখির মতো পড়ে গেলে আমার মন ভরে না যতক্ষণ পর্যন্ত না আয়াতগুলোকে নিয়ে আমি ভাবছি গবেষণা করছি অর্থটা বুঝতে হবে তো ডেইলি এক পারা পড়ার অভ্যাস করলে হবে কি মাসে তিরিশ পারা প্রতি মাসে এক খতম দেখবেন আপনার জীবনে বরকত আসতেছে আপনার হায়াতে বরকত হচ্ছে রিজিকে বরকত হচ্ছে মনে একটা শান্তি থাকবে আর কোরআন যে যত বেশি তেলাওয়াত করে মানসিক চাপ নেওয়ার ক্ষমতা তার তত বেশি থাকে এটা আপনি প্রমাণিত পরীক্ষা পরীক্ষা করে দেখেছি আমি তিন দিন সাত দিন কোরআন থেকে দূরে থাকলে মানসিক চাপ নিতে পারি না কিন্তু কোরআনের অ্যাটাচমেন্টে থাকলে সংস্পর্শে থাকলে দেখবেন আপনি মানসিক চাপ নিতে পারতেছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা অভ্রান্ত সত্যের উৎস এই হলো পরকাল প্রশ্নের উত্তর তারপরে পুনরুত্থান যেখানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে বিচার কেন শুরু হচ্ছে না একবার আদম আল ইসলামের কাছে একবার নু একবার মুসা একবার ইসা সবার কাছে মানুষ ছুটতে থাকবে বিচারটা শুরু হোক অ্যাটলিস্ট জান্নাত জান্নাম পরে দেখা যাবে আগে শুরুটা হোক দাঁড়ায় থাকতে থাকতে আমরা শেষ এই যে ঘাম দিয়ে কারো টাকনু কারো হাঁটু কারো বুক কারো গলা চিন্তা করা যায় দেখবেন খেয়াল করে নামাজ যদি দশের জায়গায় পনেরো মিনিট হয় অস্থির মুসল্লি থাকতে পারে না আর এই যুগের মানুষটা বেশি অস্থির বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন এগুলো আমাদেরকে খুব ফাস্ট সব কিছু পাওয়ার একটা তারণা সৃষ্টি করে সব দ্রুত পেতে হবে দ্রুত পেতে হবে এই জন্য স্থির না তারা অস্থির তো ওই অস্থির মানুষকে আল্লাপা কেয়ামতের মাঠে দাঁড় করে রাখবেন পঞ্চাশ হাজার বছর সেটা মারিজ পরে দেখেন এরপরে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা তিনি তখন একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি তিনি যিনি উঠে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বলবেন তোমার যা ইচ্ছা তুমি চাও কবুল করা হবে এই ব্যক্তির আদর্শ আমরা এখনও মানতে পারি নাই এই ব্যক্তির স্টাইলে দাড়ি রাখলে আমাদের লজ্জা লাগে এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে জুব্বা পরলে বা তাকুয়ামূলক পোশাক পরলে শূন্যসম্মতভাবে চললে আমাদের লজ্জা লাগে মনে হয় আমরা আনসোশাল হয়ে গেছি ব্যাকডেটেড হয়ে গেছি পিছায় পড়ছি এই ব্যক্তি সুপারিশ করবেন তিনি পড়েই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহবাক তার দোয়া কবুল করেন এটা একটা আরেকটা হচ্ছে যখন কবিরা গুণাগার ব্যক্তিদেরকে জাহান নামের জন্যে আজাবের ফয়সলা হয়ে যাবে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম সুপারিশ করে এই উম্মতের কবিরা গুণাগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই ব্যক্তিকে গালি দেয়া হয় এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয় এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয় আল্লাহবাক তাদেরকে হেদায়ত নসিব করুন অথচ এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলতেন ইয়াসল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলতেন সাল্লাহ আলাইসালাম তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে তোমাদের পরে আসবে যারা আমাকে না দেখে ইমান নিয়ে আসবে আমরা হচ্ছে তার ভাই সুফানুল্লাহ এরপরেও এই উম্মার মধ্যে যারা আলেম ওলামা ইলমের চর্চা করবেন ইলমের প্রচার প্রসার ঘটাবেন তাদের সাথে রসুল সাল্লাহ একটা সক্ষতা থাকবে এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে মিসকিনদের দেখাশোনা করবে তারা নবী সাল্লাহ আসলামের সাথে এই জান্নাতে এতটুকু দূরত্ব থাকবে যারা বিধবা এতি মিসকিনদের দেখাশোনা করবে এতটুকু দূরত্ব থাকবে যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে নবী সাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব এরকম অনেক হাদিস আছে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়ানাফসি বলবেন না বলবেন ইয়া উম্মাথি ইয়া উম্মাথি তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্যে যাতে আমরা পানি পান করতে পারি আল্লাহবাক আমাদেরকে রসুল সাল্লাহামের সুন্না পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন এবং তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং গর্বের সাথে তার সুন্না ফলো করার তৌফিক আল্লাহবাক দান করুন আমি এরপরে আর অনেক বিষয় থাকবে জান্নাত জাহান্নাম পর্যন্ত আপনারা পড়ে নেবেন এগুলো আপনারা জানেন এরপরে একটা পয়েন্ট আছে ওয়াল কদরি খয়ের হিবাসারে তাকদিরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোয়াল্লাকা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকোয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়বে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার হায়াতে রিজিকে বারকা আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজখবর নেয় পিতা মাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকে আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেভ করে ফেলছেন কারণ দোয়া দিয়ে তাকদির পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে এই উম্মতের মাজুস অগ্নি পূজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে তাকদিরে বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা দলিলও আছে আবার কোরআনে ওয়ালাই ইসালিল ইনসানিল্লা মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কেয়াস ইবলিসের মতো আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই তাকদিরই সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ তাকদিরে লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাকদিরে তাই আমার তো কিছু করার নাই ওমর রদুল্লাহানহুর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম আমি এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাকদির লিখছেন তাই আমি চোর হয়েছি এবনুল খত্তাব তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদির লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদির লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতি ওয়াল মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা মানে এরা হয়েছে কি দুজন দুই দুয়ারে চলে গেছে আর কি এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাহ পাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মোয়াল্লাকাত কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবী সাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে আল্লাহবাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহবাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার দিয়ে লেখা আছে সে জাহান্নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে সুরা লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় হচ্ছে ইমানের পিলার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস মেলায়িকা কুতুবিহি ওরুসুলিহি ওয়ালিয়ামিল আখের ওয়াল কদরি খয়রি বসর্রে এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান মনে থাকবে ইনশাল্লাহ মনে বিশ্বাস মুখে স্বীকার আর কাজে বাস্তবায়নের নাম কি ইমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ইমান আছে ইমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝেন জায়গাটা একদল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা একবার বললেই জান্নাত কথা বুঝতে পারছেন এদেরকে বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গোনা করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি আকিদা যারা মনে করে যে কেউ যদি কবিরা গুণা করে কাফের হয়ে যাবে অতএব তাকে মারা যায় যাচ্ছে এই জন্য তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ লুটে নেয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ মনে করে এটা খারাজি আকিদা আর মাঝখানের আকিদা হচ্ছে আহলসুন্নাওয়াল জামায়াতের আকিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেইস আর কাজ হচ্ছে ফুরু বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে যদি কেউ কবির গোনাও করে ফেলে তার জন্য তবার দরজা খোলা আছে সে কাফের হয়ে যাবে না হায়েস সে বরং ফাসেক বা জালেম হতে পারে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে এ হচ্ছে আহলুসুল্লামাল জামায়াতের আকিদা এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন আবার প্রশ্ন করলেন মাল আকবিরিনী আনিল ইহসান ইহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন আল ইহসান আনতে আবুদুল্লাহ হাকে আন্নাকে তারা তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াল্লাম চাকুন তারা ফাইন্না হইয়া রাক তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে এহসান এহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মহসিন মুসলিম মিন মুত্তাকি মহসিন একদম হাইয়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে এহসান এহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা খেয়াল করে দেখেন আবুদ আল্লাহ তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছো আল্লাহকে যদি কেউ দেখতে পারত সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারত এই বিষয়টাই হচ্ছে এহসান আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ওইল্যাম চাকুন তারা তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন ফাইন্নাহু ইয়ারক তিনি তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ জাকাত জিগিরাজগার তাজবিদ তাহলিল সব কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আজাল চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আখবিরনি আনিস শাহ আমাকে কেয়ামত সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাস উল আনহা বি আলামিনা এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান আমি আসলে জানি না কবে কেয়ামত হবে কেউ জানে কবে কেয়ামত হবে সুরা লুকমানের শেষে আছে না ইন্নআল্লাহ আইন্দাহু ইলমুসা ওয়াই উনাজিল গাইস ওয়া আলামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামত কবে হবে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউল আনহা বি আলামা মিনা সাইল এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবির নিয়ানামা রতিহা আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কেয়ামত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সায়েন্স বলেন নবীজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে অ্যান্টালিদাল অ্যামাতু রব্বাতুহা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানে দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে আর কি দাসী কি মনিবকে জন্ম দিতে পারে মানে মানদণ্ড কি হবে উল্টে যাবে আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামা কেরাম করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে এটাও ঠিক আছে ব্যাখ্যা একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে ফ্যামিলিস্ট রেভলিউশন এবং রিবার কারণে ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা এত বেশি এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসাদ পাবে না এই যুগটা কি আসছে সন্তান জন্ম দেওয়ার ফুরসাত পাবে না এটা অন্য অন্য কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন এটা অ্যাভেলেবেল হচ্ছে তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয় গর্ভ হায়ার করে গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্যে সেখানে কি হবে এক ব্যক্তির স্পাম শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে নয় মাস এখানে সন্তানটা বড় হবে এই নয় মাস তাকে মাসাল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই ব্যক্তি এই মহিলাটাকে এরপর সেই ব্যক্তি সেই মহিলা সন্তান জন্ম দিবে দেওয়ার পরে তার ডিউটি শেষ তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে তো সে কাকে জন্ম দিয়ে গেল সে মনিবকে জন্ম দিল দাসী তার মনিবকে জন্ম দিল সুফান আল্লাহ এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না এই সুন্নতের এই জাহেলি সুন্নতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর আর অনেক কান্ট্রি আছে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল তো দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখনও এরপরে এই ব্যক্তি ফানচালাকা এই ব্যক্তি চলে গেলেন ফাইলাবিস্তু মেলিয়ান আমরা সবাই স্তব্ধ হয়ে বসে থাকলাম এরপরে রসুল হাসান বললেন ইয়া আমার আতাদ্রি মানি সাইল হে আমার তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে প্রশ্ন করেছে উমর আবুল খতাব বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন নবী সাল্লাম বললেন ইন্নাহু জিবরিল এই ব্যক্তি হচ্ছে জিব্রাইল আলহিসাল্লাম আচ্ছা একুম ইউ আল্লিমুকুম দিন আকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি কেন এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে জিব্রাহিল আল ইসলাম এইটা ইতিহাসে এই পৃথিবীর ইতিহাসে কেয়ামত পর্যন্ত একবার অনলি ওয়ান টাইম এই একবারই for the very first and last time একবারই মানুষের রূপ ধরে এই জনসমুখে সবার সামনে এসেছেন আর এই হাদিসটা হচ্ছে নবিসুল্লাহ আসলামের ইন্তেকালের বেশ অল্প কিছুদিন আগের হাদিস খুব বেশি দূরের হাদিস নয় এখানে ইসলামের দিন এতাকুম ইয়াল্লিমুকুম দিন এখন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন দিনের প্রশ্ন মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তাহলে চারটা ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে তার মানে কেয়ামত কবে হবে এ বিষয় নিয়ে বা আখেরুজ্জামান নিয়ে স্টাডি করা গবেষণা করা সচেতন থাকা দিনের পঁচিশ পার্সেন্ট কত percent minimum twenty five percent এটা এই কারণে করা হয় যাতে করে আগামী দিন সম্পর্কে আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে আল্লাহ রসুলাম যতগুলো আলামত কেয়ামতের বলে গেছেন এই কারণে কি বলে গেছেন যাতে করে মানুষ হতাশ হয়ে যাবে বরং এই কারণে যাতে করে মানুষ সচেতন থাকতে পারে কাউকে যদি বলা হয় আল্লাহ যদি তার কাছে স্বপ্নে জানিয়ে দেন বা কোনোভাবে দৃঢ় একিন তার কাছে আসে বা তার কাছে ওহি চলে আসে কারো কাছে যে তুমি আর এক বছর বাঁচবা তোমার হায়াত এক বছর বাকি আছে বলেন এই ব্যক্তি পাপ বেশি করবে না পুণ্য বেশি করবে কোনো ডাউট নাই তো স্ক্যাটালজিক্যাল আলোচনাগুলো এ কারণে নয় যাতে করে মানুষ হতাশ হয়ে যায় বরং এই কারণে যাতে করে আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে আমল করে প্রিপারেশন নিতে পারে শুধু এই দুইটা আলামত যে আরও অনেক আলামত বলে গেছেন আমার অনেক লেকচারে এই বিষয়ে ছিল আগে আপনারা দেখে নিতে পারবেন যে রিবা বলেন সময় সংকীর্ণ হয়ে যাওয়া বলেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাওয়া হালালকে হারাম করা হারামকে হালাল করা হ্যাঁ চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া থেকে শুরু করে ভূমিকম্প মহামারী জলোচ্ছ্বাস এভরিথিং যেগুলো হচ্ছে এখন র্যাপিডলি এগুলো সবই কিন্তু কে আমাদের সায়েন্স এ বিষয়ে আর অনেক কিতাব আছে এগুলো পড়লে আপনারা জানতে পারবেন আমরা আজকে একটা হাদিস শিখলাম এই হাদিসের নাম হচ্ছে এ জিবরিল এটাকে বলা হায়াতুল হাদিস হায়াতুল হাদিস সমস্ত হাদিসের মা এই হাদিসটা এই হাদিসের মধ্যে মৌলিক চারটা প্রশ্ন করা আছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইহসান কাকে বলে কেয়ামত কবে হবে আমরা আল্লাহর কাছে জুমার দিনে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন তাওহিদ শেখার তৌফিক দান করেন শিরিক থেকে আল্লাহ পাক দূরে রাখেন সুন্নত শেখার তৌফিক দান করেন বেদাত থেকে দূরে রাখেন আল্লাহবাক যেন হালাল হালাম মেনে চলার তৌফিক দান করেন প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন শৈথুল্যবাদী এবং চরমপন্থা থেকে আল্লাহবাক যেন হেফাজত করেন মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন পাশাপাশি আল্লাহবাক যেন আমাদের সবাইকে হেসান দান করেন যেন আমরা আল্লাহবাক হাজির নাজির জেনে ইবাদত করতে পারি এবং আগামী দিনের যে সময়গুলো আসছে এই সময়গুলো সম্পর্কে আমাদেরকে আল্লাহবাক সচেতন থাকার সতর্ক থাকার এবং নিজেদের আমল গোছানোর কবরের প্রিপারেশন নেওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আমিন